আশায়াছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব ফতভিকারীর কাঙ্গালামি কান্দি জারি যার দয়া করে দয়ারু নবী দেখা দাও একবার আশায়াছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পথভিকারীর কাঙ্গালামি কান্দি জারি যার দয়া করে দয়ারু নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে অস্করুনি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকুল দিবানিশি ঝরছে শুধু দুই নয়নের পানি নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নজি কেমনে শৈব ফথুভিকারীর ভিকারীর কন্দি কান্দি জারি চার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে বাস করি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি মক্কা ভূমি উদয় হলো শুইলেন মদিনাতে সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে মক্কা ভূমি উদয় হলো শুইলেন মদিনাতে সেই নবীকে দেখতে পড়ান কাঁদে দিন রাতে ফেরেস্তা গন্দরুদ পরে সল্লু আলা নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শৈব পথভিকারীর কঙ্গলামি কান্দি জারি চার দয়া করে দয়ারু নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াস ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানী ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পথ ভিকারীর কঙ্গলামি কান্দি জারি যার দয়া করে দয়ার নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াশ করুনি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে